সালাম আলাইকুম দর্শক এবং শ্রোতা এখন আমরা যদি দেখি যে সুরা আল ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়তে সুসংবাদ ইসা আলাহিসাল্লামের জন্মের সুসংবাদ এর জন্য যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইউবা শিরুকা এর অর্থ হচ্ছে যে সুসংবাদ প্রেরণ করা যেটি সামনে বা অদূর ভবিষ্যতে হতে চলেছে আর আপনারা যদি দেখেন যে উনিশ নম্বর সুরের উনিশ নম্বর আয়তে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে আহাবালাকা আহাবালাকা শব্দের অর্থ হচ্ছে আপনার জন্য এটি গিফট বা একটি প্রেজেন্ট অর্থাৎ আপনার জন্য একটি উপহার স্বরূপ বা একটি দান স্বরূপ নিয়ে আসা হলো অর্থাৎ ইউ বা শিরুকা দ্বারা বোঝানো হচ্ছে যে সুসংবাদ আপনার জন্য সামনে আছে আর আহাবা এলাকা দ্বারা বোঝানো হয় যে আপনার জন্য একটি গিফট বা একটি উপহার নিয়ে আসা হয়েছে অর্থাৎ এখানে দুটি আলাদা ঘটনাকে নির্দেশ করছে তাহলে আমরা বলতে পারি যে তাদের এই ধারণাটি কতটা বদ্ধমূল এবং কতটা বায়াসড যে তারা দুটি আলাদা ঘটনাকে বা কোরআনিক অ্যারাবিক ইন্টারপ্রিটেশন সেটিকে না বুঝেই তারা এই অভিযোগটি করে আপনারা দেখলেন যে এখানে মোট দুটি শব্দ ইউবা শিরুকা এবং আহাবা এলাকা এই দুটি শব্দ দ্বারা কিভাবে দুটি কাল বা দুটি টেন্সকে নির্দেশ করা হয় যেটি দুটি আলাদা ঘটনা বা ঘটনা কালকে নির্দেশ করে তাদের অর্থাৎ তাদের যদি কোরআন নিয়ে অভিযোগ করতে হয় তারা যেন অ্যারাবিক গ্রামার বা কোরআনের ব্যাকরণ এর প্রাথমিক বা খুব বেসিক কোর্স যেন তারা করে আসছে কিংবা তারা যেন কোরআনের কোনো আরবি শব্দ ব্যবহার করা হয়েছে বা কোন কনটেক্সট ব্যবহার করা হয়েছে তারা যেন সেটি বিবেচনা করি তাদের প্রশ্ন সমূহ তোলেন এটি তাদের কাছে আমার একটি আশা যদিও এটা বলতে পারেন ব্যর্থ আশা আপনারা আপনারা সুস্থ এবং সুন্দর মনে কোরআন পড়ার চেষ্টা করবেন এবং কোরআনের নূরকে আগলে রেখে সাথে থাকবেন আমাদের সাথে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম